আজি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনর প্রথম পর্যায়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে সুবর্ণপুর জেলার ডোঙ্গরিপাল্লি ব্লকরে তিনশহ তিরিশ গোটি বুথরে লাগিছে মতদান তেবে নিজ গণতান্ত্রিক অধিকারকু মতদান করে সাব্যস্ত করেছেন রাজ্য অর্থ ও অবকারী মন্ত্রী নিরঞ্জন পূজারী নিজ গাঁ রামপুর বালিকা বিদ্যালয়ের ଦୁଇ ନମ୍ବର ବୁଥ୍ରେ ମନ୍ତ୍ରୀ ନିରଞ୍ଜନ ପୂଜାରୀ ଭୋଟ୍ ଦେଇଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଛି ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନରେ ଭୋଟ୍ ହାର ବଢ଼ିଥାଏ ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ଭୋଟରଙ୍କ ମଧ୍ୟରେ ବେଶ୍ ଉତ୍ସାହ ରହିଛି ବୋଲି ସେ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ନିଜର ମତ ସାବ୍ୟସ୍ତ କରି ଖୁସି ଥିବା କହିଛନ୍ତି ମନ୍ତ୍ରୀ ନିଜ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛନ୍ତି bureau report BTV Odia vote देवाटा गणतांत्रिक अधिकार मुझे मोर अधिकार के आज सब्यस्त कर तेणु बहुत खुशी अच्छे लोक उत्साह पंचायत इलेक्शन रे पुलिंग बेसी हेटा स्वाभाविक उत्साह बढ़ीजे लोक मेसेज समस्ते गणतांत्रिक अधिकार सब्यस्त करूँ